In the name of Allah, most gracious, most merciful, I hope you will stay by subscribing to the channel, thanks. আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা পৃথিবী ধ্বংস হবে সিঙ্গার ফুৎকার মাধ্যমে আল্লাহ যখন ইসরাফিল আলাইসলামকে আদেশ দিবেন তখন সিঙ্গার ফুৎকার দেওয়া হবে যেটা আমরা সকলেই জানি আর ফুৎকারের সাথে সাথে আকাশ জমির বালুর মতো উঠতে থাকবে অথবা মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে এখন প্রশ্ন হলো কয়টি ফুৎকার দেওয়া হবে দুইটি তিনটি নাকি চারটি কোরআন ও হাদিস এই ব্যাপারে কি বলছে আসুন আমরা কোরআন হাদিস থেকে জেনে নিই আল্লাহ রবুল আলামিন বলছেন আর সিংহে ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সময়ে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বেহুশ হয়ে পড়বে তারপর আবার সিংহে ফুৎকার দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে থাকবে আর জমি তার রবের নূরে দ্বারা আলোকিত হবে আমল নামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এমত অবস্থায় তাদের প্রতি জুলুম করা হবে না আল্লাহ তারা আরও বলছেন আর সিংহের ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে আল্লাহ তারা আরও বলছেন আর সেদিন সিংহে ফুক দেওয়া হবে তখন আসমানসমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে প্রিয় দিনী ভাই বোনেরা এই তিনটি আয়তে আমরা যা শিখতে পারলাম প্রথমে সিংহে ফুৎকার দেওয়া হবে প্রথম সিংহে ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলে বেহুশ হয়ে পড়বে তবে আল্লাহ যাদেরকে রক্ষা করবেন তারা বেশ হবে না আর দ্বিতীয় ফুৎকারে সকলে জীবিত হয়ে উঠবে এইখানে দুইবার সিংহে ফুকের বিষয়টি প্রমাণ হলো আর দ্বিতীয়বার ফুৎকারের মাধ্যমে পুরো পৃথিবী আলোকিত হবে তারপর হিসাব নিকাশ শুরু হবে আমরা দ্বিতীয় আয়তে যে ফুৎকারের কথা বলেছি সে ফুৎকারটি হলো দ্বিতীয় ও শেষ ফুৎকার দ্বিতীয় আয়তে যে ফুৎকার কথা বলা হয়েছে সেটি হলো প্রথম ফুৎকার এবার আসি প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের ব্যবধান কত সময় হবে কত দিন লাগবে সে সময় আমরা আলোচনা করব হাদিসে এসেছে আবু হুরাইরা রাজতার আনু থেকে বনিত রসদ সাল্লাহ আসলাম বলেন দুই সিংহের ফুৎকারের মধ্যে সময় হলো চল্লিশ লোকেরা প্রশ্ন করল হে আবু হুরাইরা রজতার আনহু উহা কি চল্লিশ দিন আবু হুরাইরা রজতার আনু বললেন না অথবা মানুষ জিজ্ঞেস করলো তাহলে কি চল্লিশ মাস আবু হুরাইরা রজতার আনু বলেন না অথবা তারা আবার জিজ্ঞাসা করলো তাহলে কি চল্লিশ বছর আবু হুরাইরা রজতার আনু বললেন না রসদ সাল্লাহ সাল্লাম বললেন এরপর আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছুই অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি আর এটি দিয়ে কেয়ামতের দিন সৃষ্টিজীবকে আবার তৈরি করা হবে এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম কেয়ামত সংগঠিত হবে দুবার সিংহে ফুৎকার মাধ্যমে যা আমরা সই বুকারি ও মুসলিম হাদিসে পাইলাম দুই ফুৎকারের মাঝে সময় কি চল্লিশ দিন হবে নাকি চল্লিশ মাস হবে নাকি চল্লিশ বছর হবে এটি কোনটি সত্য বিভিন্ন হাদিসে চল্লিশ বছরের কথা বলা হয়েছে কিন্তু সে হাদিসগুলো অতিশয় দুর্বল আসল কথা হলো বিষয়টি আল্লাহ তালা অস্পষ্ট রেখেছেন এটি আল্লাহ তালা ভালো জানেন এসব নিয়ে আমাদের বাড়াবাড়ি করা মোটেও উচিত নয় এসব নিয়ে জানা জানানো হবে না আর কেমন সময় মানুষদেরকে কবর থেকে উঠানো হবে তাদের সব কিছু পচে গলে ধ্বংস হয়ে যাবে শুধু একটি হাড্ডি ব্যতীত যা থাকবে মেরুদণ্ডের নিচে এই হাড্ডি দিয়ে আল্লাহ তালা আবার মানুষকে পুনর্জীবন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুন আমিন